কক্সবাজার যুবন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে যুবন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এ সময় তিনি বলেন উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষা গ্রহণের পাশাপাশি মাদক জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে থাকতে হবে প্রশিক্ষণ আর দক্ষতা অর্জনের মাধ্যমে এখন থেকেই স্মার্ট নাগরিক হওয়ার পথে ধাবিত হতে হবে নতুন প্রজন্মকে এতে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী সভা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর মোহাম্মদ গিয়াসুদ্দিন সরকার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাইসুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী উদ্যোক্তা যুব সংগঠন সহ বিভিন্ন ট্রেডের দু শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন